উপায় চলো রে নামাজ শেষে দলে দলে হাত তুলে করব পালিয়া সবার সাথে ভুলে গিয়ে ঝগড়া কোলাকুলি সবার সাথে বলে গিয়ে ঝগড়া বিবাদ পরিয়া বৃষ্টি মুখরিয়া দেব না মাঝে তাগি এলো খুশি ওমন রোজার শেষে এলো খুশি তুই আপনাকে আজ বিলিয়ে দেশ যাবে ঈদের নামাজে হইবে যে খুশির মেলা সে মাইফি 있잖아